হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে আমরা বগুড়ার যে দুইটি আসনের নির্বাচন হচ্ছে উপনির্বাচন সেই বিষয় নিয়ে কথা বলবো এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আপনাদের সবার পছন্দের এবং সবার প্রিয় আশরাফুল আলম হিরো আলম ভাই চলুন আমরা তার সাথে কথা বলি তো ভাই কেমন আছেন জি ভালো আপনি তো একাধারে ধরেন মডেল অভিনেতা তারপর ধরেন কণ্ঠশিল্পী বা আরও মিডিয়া রিলেটেড আরও বেশ কিছু কাজ করছেন তো কখন গিয়ে আপনার মনে হলো যে আপনি আসলে এমপি পদে নির্বাচন করবেন দেখুন এর আগে আমি গত যখন ভাইরাল না হয়েছিলাম জি জি সেই টাইমে আমি ইউপি নির্বাচন করে দুইবার মেম্বার হতে পারছি আচ্ছা তারপরে দুই হাজার ষোলোতে যখন আমি ভাইরাল হলাম আঠারোতে আমি নির্বাচন করি এমপি নির্বাচন করি জি আপনি শিবকুমারটা আঠারোতে জি তারপরে সবার একটা মন্তব্য ছিল যে আপনি ভবিষ্যতে আপনি কোনো নির্বাচন করবেন কে না আমি তারপর বলেছিলাম তাদেরকে যে ভবিষ্যতে আমি নির্বাচন করি বড় ধরনের কোনো নির্বাচন করবো আচ্ছা। তারপর এমপি নির্বাচন করলাম তারা প্রথমবার তারপর দ্বিতীয়বার নির্বাচন আবার এই দুইবার তো সেবার আপনি একটা আসন থেকে অংশগ্রহণ করেছিলেন তো এবার আপনি দুই দুইটা আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন যেখানে বড় বড় রাজনীতিবিদরাও হয়তো এই এই সাহসটা করে ওঠে না আর কি অনেক অথবা এটা হতে পারে যে কিছু কিছু রাজনীতিবিদ আছে যাদের নির্দিষ্ট একটা এলাকায় জনপ্রিয়তা বাট আপনার তো ইন্টারন্যাশনালি জনপ্রিয়তা অনেক বেশি তো সেই জায়গা থেকে গত নির্বাচন দুই নির্বাচন এবং এই নির্বাচনের মধ্যে আপনি আসলে কোন পার্থক্যটা দেখতে পাচ্ছেন গত নির্বাচনে আর কি আমি প্রথমবার যেতে সংসদ নির্বাচন করেছি জি হ্যাঁ, সেখানে আমার একটু জনপ্রিয়তা কম ছিল জি কর্মী সংখ্যা কম ছিল জি ভোটারদের আগ্রহী কম ছিল জি জি গতবারের থেকে এবার একবারে আমি দুইটা আসনে জি সুষ্ঠু একটা নির্বাচন হয় আমি আশা দুইটা আসন নির্বাচন যাক আলহামদুলিল্লাহ আমরাও দোয়া করি আপনি বিজয়ী হন একটা বিষয় আসলে দেখা যায় নির্বাচন আসলেই যে বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় আর কি ভোটারদেরকে তো আপনার কাছে নিশ্চয়ই মানুষের অনেক এক্সপেকটেশন আছে আসলে যদিও আপনি রাজনীতিবিদ না তো আপনি যে কথাগুলো মানুষকে বলবেন এটা তারা কিন্তু মন থেকে বিশ্বাস করবে কারণ হিরো আলম যেটা বলে সেটা করে এটা আমরা আগেও দেখেছি তো আপনি কি ভোটারদের জন্য কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা নির্বাচন করতে গিয়ে না নির্বাচনের বিষয়ে কাউকে আমি কোনো আশা দেই না একটা কারণে জি আমি তো নির্বাচিত হয়ে জয়ী হই হুম হুম অনলি আমার হাতে সময় থাকবে সাত মাস সাত মাস এখন ভোটের আগে অনেক নেতারা হয়তো তাদেরকে বলতেছে আমরা রেল লাইন করে দেবো ব্রিজ করে দেবো কাজ করে দেবো অনেক কিছু বলার আশা দিতেছে কিন্তু সাত মাসে এরা কিন্তু একটা কিছু করতে পারবে না তবে আমি তাদেরকে একটা আশা দিয়েছি সাত মাসে সাতটা কাজ করতে পারবো না যে কাজ করতে পারি আমি একটা কাজ করবো যা সাত বছরে যে কাজটা সবাই করতে পারিনি আমি সাত মাসে একটা কাজ করে আপনাকে দেখে দেবো যে আমি হিরো আলম আমি খুব ভালো এবং যেটাতে ভালো হবে যে পরবর্তী নির্বাচনে যেন মানুষ তখন একটা আশা দেখতে পারবে আর কি যে ওনাকে নির্বাচিত করলে নেক্সট টাইম আরো ভালো কাজ হবে আমাদের মাধ্যমে তো আরেকটা বিষয় আমরা খেয়াল করি যখন সব প্রার্থী কিন্তু মনে করে যে আমি আমার জায়গায় ভালো বা আমি উঠবো এরকম চিন্তা করে তো আপনি এটা কি মনে করেন যে আপনার আপনাকে মানুষ কেন ভোট দেবে মানে আপনার আছে না যে আমি এই জায়গা থেকে স্পেশাল আমাকে মানুষ ভোট দেবে জি আমি সাধারণভাবে মানুষের পাশে থেকে যে কোনো সামাজিক কাজে থাকতে আমি পছন্দ করি এই সামাজিক কাজগুলো এবং সেই কারণে মানুষের ভালোবাসা এবং আগ্রহ আছে যাতে হিরো আলম অল টাইম আমাদের জন্য কাজ করে এবং আমার সততা এবং আমার সাহস কিছু দেখে তারা আমাকে ভোট দেবে আপনি তো একজন মূলত মিডিয়ার মানুষ আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সারা বিশ্ব আপনাকে এখন চিনে এবং শুধু আমাদের দেশ নয় পাশের দেশ সহ অন্যান্য দেশগুলোতে আপনার প্রচুর পরিমাণ ভক্ত আছে আমরা আজকে কিছু নিউজ পেয়েছি যেমন সৌদি আরব থেকে এক ভাই আসছেন আপনার নির্বাচনে আপনার পাশে দাঁড়ানোর জন্য বা কালকে যেমন দেখলাম যে বান্দরবন থেকে এক ভাই আসছেন যশোর থেকে আসছেন কুমিল্লা থেকে তো এই ভালোবাসাটা আসলে অন্য রাজনৈতিক নেতাদের বেলায় কিন্তু হচ্ছে না বাইরে থেকে মানুষ এসে যখন আপনাকে এত বেশি ভালোবাসা দিচ্ছে নিঃসন্দেহে এবার মাঠে গিয়ে আপনি তো ভোটারদের কাছ থেকে এই ধরনের আশানুরূপ রেজাল্ট পাচ্ছেন কিনা অবশ্যই মেনে ভালোবাসা কোন দেন একা কথা ক্রিয়ার রূপ গুণ মাপতানি করা হয় না হয় না ভালোবাসায় মন থেকে জি আমাকে ধরুন মনে করেন ভক্তরা ভালো না বাসত ভোটারটা ভালো না বাসত জনগণ না ভালোবাসলে খুবই এত অল্প সময় সারা বিশ্বের দরবারে পরিষ্কার পারতেন না এবং তারা ভালোবাসায় বলে কিন্তু কোনো সে একাজন বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে তারা আমার ভোট দেন কেন্দ্রে আসতেছে কেউ দোয়া দিতে কেউ ভালোবাসা প্রচার করতে বিভিন্ন রকম লোকজন এখানে আসছে শুধু ভালোবাসার কারণে না হলে কিন্তু তারা এত দূর থেকে কেউ আসতো জি জি অবশ্যই ধরেন মিডিয়ার যে কাজগুলো নিয়ে আপনার অনেক ব্যস্ততা যায় আর কি আমরা দেখি সারা মাসই মোটামুটি আপনি কোনো না কোনো কাজের মধ্যে আছেন তো এই কাজগুলোর ফাঁকে আপনি রাজনীতি করবেন না রাজনীতির ফাঁকে আসলে ওই কাজগুলো করবেন যদি নির্বাচিত হন দেখুন জনগণ আমাকে ভালোবাসবে রাখার জন্য কাজ করার আর আমাকে মিডিয়া মিডিয়ার মাধ্যমে তারা সবাই আমাকে চেনে চেনে তাই আমি মিডিয়াতে সময় দেব এবং জনগণের ভালোবাসার একটা মানুষ একটা জায়গাতে যেতে পারি এই দিকেও সময় দেবো আমি দুইটা দুইটাই কি প্রাধান্য দেবেন আপনি দুইটাকে আর কি তো আমাদের দেশটা তো আসলে অনেক ধরনের সমস্যা নিয়ে জর্জরিত দেখা যায় পলিটিক্যাল বিভিন্ন ঝামেলা আছে অর্থনৈতিক ঝামেলা আছে মানুষের দুঃখ কষ্ট বিভিন্ন অনেক সময় দাম টাম বেড়ে যাচ্ছে অনেক কিছু তো আপনি যদি নির্বাচিত হন আমরা ধরে নিচ্ছি আপনি নির্বাচিত হলেন এরপরে প্রথম কোন বিষয়টা নিয়ে আপনি নজর দিতে চান যে এই সমস্যাটা আমার দৃষ্টিতে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা এখন আসুন দুইটা জি দুইটা আসনে এখন কোনটা পাস করবো জানি না এখন এই আসনগুলো আমি জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে কথা বলতে চাই তাদের বক্তব্যের আমি করতে চাই এখানে এরা অনেক নেতারা কথা দিয়ে গেছে কথাগুলো রাখতে পারে না এই দশটার মধ্যে বেছে নেব এই কাজটা করলে সবারই আপনি খুশি হবে তাদের মনটা রক্ষা করতে পারবো এরকম আপনি পাশ করার পর আমি নিজে প্রতিটা এলাকায় ঘুরবো সমস্যাটা আমি নিজ চোখে দেখবো আমি নিজে সেই কাজটা করার চেষ্টা করবো এরকম আমরা আপনাকে বিভিন্ন কাজে এর আগেও সংযুক্ত হতে দেখেছি বিভিন্ন বন্যার সময় বন্যার বন্যার্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন তখন হয়তো আপনি জনপ্রতিনিধি ছিলেন না তো এখন যেহেতু আপনি নির্বাচনে এসছেন তার মানে আপনি জনপ্রতিনিধি তো মানুষের সমস্যাগুলো নিয়ে নিশ্চয়ই আপনি অনেক বেশি ভাববেন আরেকটা বিষয় নিয়ে আমি বিভিন্ন নিউজে আপনাকে দেখেছি অনেকে আপনাকে কোশ্চেন করছে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা নিয়ে তো আমরা যেটা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন নরেন্দ্র মোদী ছিলেন তো উনি তো ওনার শিক্ষাগত যোগ্যতাও আমার মনে হয় অতটা বেশি না পাশাপাশি উনি মুদি দোকানই ছিলেন এর আগে আমরা যতটুকু জানি তো এই শিক্ষাগত যোগ্যতার জায়গাটাকে কি আপনি বেশি মানে প্রধান কিছু মনে করছেন নাকি আপনি মনে করছেন যে আপনার জায়গা থেকে আপনি এটাকে ওভারকাম করে ফেলতে পারবেন দেখুন একটা এমপি হয় বেশিরভাগ এমপিরা কিন্তু লোকদের শুধু চেয়ারে বসে থাকে তাদের এই কাজগুলো তাদের যে পিএইচগুলো আছে

আমরাও সেটাই মনে করি আসলে কারণ বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি এরকম যে শিক্ষাগত যোগ্যতা আসলে রাজনীতির জায়গায় কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি তা আমরাও চাই আপনি সামনে এগিয়ে যান এবং যে দুইটা আসন থেকে আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন আমরা দোয়া করি যেন আপনি বিপুল ভোটে জয়যুক্ত হন একটা জিনিস এখানে আরেকটু যোগ করতে চাই সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক দলের কোনো নেতা যদি এমপি হয় তাহলে হয়তো তিনি নিজে থেকে না চাইলেও তার দলের যারা নেতাকর্মী তাদের দিকে একটু ভালো সুদৃষ্টি থাকবে বাট আপনার যেহেতু নিজস্ব কোনো দল নেই বা কোনো দলের আন্ডারে আপনি নির্বাচন করছেন আপনি স্বতন্ত্র নির্বাচন করছেন তো সেই জায়গা থেকে তো আপনি সবার মানে আপনি না আওয়ামী লীগের না বিএনপির না জামাতের না অন্য কোনো রাজনৈতিক দলের না আপনি হচ্ছে জনগণের তো লাস্ট আপনি জনগণের উদ্দেশ্যে কি বলতে চান জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা সবাই জানেন আজকে আমি হিরো আলম সেই নিম্ন শ্রেণীতে ঘাটি ঘাঁটি পা পা করে আমাদের থেকে হিরো আলম আপনারা এই ভালোবাসা নিয়ে সামনে ভালো কিছু করতে চাই আপনাদের পাশে থাকতে চাই সুখে দুঃখে আমার একটাই স্বপ্ন আমার মানব সেবা কাজগুলো ভালো লাগে তাই এই কাজগুলো করতে চাই আর আপনারা সবাই জানেন আমাকে বেশি দিনের জন্য আপনারা ক্ষমতা দেবেন না অনলি সাত মাস এই সাত মাসের ভালো কিছু করতে পারি সামনে অবশ্যই আপনারা আবার আমাকে রাখবেন তাই আপনারা সবাই একটা সুযোগ করে দেবেন আপনাদের এই সাত বছর একটা সেবা করার অনেক ধন্যবাদ চিরন ভাই আপনি আমাদেরকে আজকে এই ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের এই নির্বাচন পরবর্তী সময়ে এবং নির্বাচনের আগে বা বর্তমান সময়ে চলমান খবরগুলো পেতে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন আমরা নেক্সট টাইম আপনাদেরকে আরও বেশি আপডেট দিতে থাকবো এবং অবশ্যই হিরো আলম ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তিনি বিপুল ভোটে জয়যুক্ত হতে পারেন ধন্যবাদ